কাম টু মাই চ্যানেল আমি এখন বাদ কাবো আপনারা দেখতে থাকুন hello friend welcome back to my channel এখন আমি নাম খাবো পানি খাবো আপনারা দেখতে থাকুন মুরগির ফার্ম ফুলকপি গেলাস কলা মলা শাক আমি One, two, three. Star. হুম খুব টেস্ট বন্ধুরা পানি খাওয়ার জন্য লাগবে আমাদের একটা জগ আর একটা মগ সো জগে অবশ্যই পানি থাকা লাগবে পানি না থাকলে তুমি কিন্তু খেতে পারবা না সো এই হচ্ছে গ্লাস এটা হচ্ছে জগ সো গ্লাস এইভাবে পানি ঢালবে এই ঢাললে তারপরে দুই হাত দিয়ে গ্লাসটা ধরবে বসবে তারপরে এভাবে খাবে খুব টেস্ট বসেন বসেন বসে যান বসে যান বসেন বসেন যান এটা হচ্ছে মাছ বুঝছি বুঝছি তুই রুই মাছ খাই এমন ভাব নিতেছ যে তুই তিমি হাঙর খাইছিস এসব মাছ তো আমরা কখনো খাই নাই নো হিসাব বোঝো না দুধু খাও এগুলো সবগুলো কিন্তু আমি রান্না করছি তো মাকে কি পাঠাবো পাকা দেওয়ার জন্য ভালোই তো রান্না করতে পারবো রুইল মাছটা কিন্তু আমাদের পুকুরের মাছ এক মিনিট এক মিনিট দা রুই মাছটা পুকুরের হোক কিংবা তোর বাপের এটা আমার বলার কি হয়েছে হয়তো ফুচকা Panda, panda, panda, panda. I got broads in Atlanta. Just took the lean, the family. Credit cards and the scammers. Getting the licks in the band. Legacy.